গাইজ সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেন এরপরে যদি আপনারা আমার সাথে খেলতে চান তাহলে লাইকটা দিয়ে শেয়ার করে দেন ফলো করে দেন Interactive's here! Double kill. जाओ जाओ তুমিও মারা গেছো ভাই এইটা কোন গাদা কথা? কথা খাইছো না এই কি গাদা কথা খাইছো কে এই কি গাদা কথা খাইছো এই কি কে তুমি কে তোমার রিভাইভ দেবো না ভাই কি তোমার রিভাইভ দেবো না ভাই তোর দরকার নাই তাহলে এসব কি ধরনের তুই কথা দিলে তুই- তুই রিভাব দিলে আগে দিতি আমি বুঝছি কে কে তুই রিভাব দিলে তুই দিতি আগে তুই টোকেন দিয়ে ম্যাক্স করো তুই রিভাব না দিয়ে দিলে এই, তুই- তুই এই কোন বেটা এই, level এ এই, এই বেটা এই, আমি না রিভাইভ দিলাম আমার- একজন রে স্যার আমি তো তোমার দেখি বললাম না দেখি কোন দিকে খেয়াল করো সব খেয়াল করতে তাই হ্যাঁ অত খেয়াল করে খেললে হয় না বুঝছো অত গেম খেলবা ভাই এই নামছে ভাই Double kill. अरे रिवा पतिए लो रिवा पतिए लो रिवा पतिए लो भाई रिवा लो Triple kill! Dá, tô cantando Deus, tô cantando Deus, tô. de caso Still on cooldown. Interactive's here! Waiting. নিচে নিচে চলে এসে নিচে চলে এসে নিচে চলে এসে এই কাজ করবেন না। Unstoppable. পিছনে বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে আরে ভাই পিছনে যাও, পিছনে উম, পাশ থেকে মারতে বলছি